আগামীকালকে সাতাশে এপ্রিল ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে পুলিশ সুপারের দপ্তর অভিযান এসপি অফিস অভিযান ইতিমধ্যে এসপি অফিস অভিযানকে কেন্দ্র করে সাংগঠনিকভাবে আমরা আমাদের প্রচার সভা মিটিং মিছিল এবং এই এসপি অফিস অভিযানকে কেন্দ্র করে গতকালকে আমাদের জেলায় প্রায় সমস্ত থানাতেই আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের জেলাতে আমরা মূলত দাবি রেখেছি যে গোটা রাজ্যে এই সময়কালীন প্রত্যেক দিন চাকরির দুর্নীতির খবর সামনে আসছে আর এই চাকরির দুর্নীতিতে জড়িত আছে তৃণমূল কংগ্রেসের নেতারা ইতিমধ্যে রাজ্যের প্রায় তিনজন মন্ত্রী জেলে একের পর এক বিধায়ক নেতা মন্ত্রীর নাম উঠে আসছে এই দুর্নীতির চাকরির টাকার সংখ্যা পরিমাণের সংখ্যা কখনো সাড়ে তিনশো কোটি কখনো একশো কোটি কখনো সাড়ে চারশো কোটি মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি একথা আজকে নয় এই তো আমরা বহুদিন আগেই বলেছিলাম যে এই চাকরির র্যাকেটে জড়িত তৃণমূল কংগ্রেস গত বছর সেপ্টেম্বর মাসে আমাদের জেলায় চাকরি প্রার্থী আব্দুর রহমান আত্মহত্যা করেছে তার সুসাইড নোট আপনাদের সামনে আমরা দেখিয়েছিলাম ইতিমধ্যে এখন জানা যাচ্ছে আব্দুর রহমানের সুসাইড এভিশন যার মূলত হাত ছিল দেবাগার কোনোই যার কাছে আব্দুর রহমান অসহায় হয়ে টাকা দিতে বাধ্য হয়েছিল পুলিশের চার্জশিটে দিবাগর কোনোয়ের নাম নেই মূল আসামির নাম নেই গোটা জেলা জুড়ে চাকরির দুর্নীতি চাকরির নামে টাকা তোলার সাথে জড়িত তৃণমূল কংগ্রেস র্যাকেট কাজ করছে গতকালকেও দেবীপুরে জলঙ্গীর দেবীপুরে অমিত মণ্ডল নামে একজন যুবক সেই যুবক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে টেট পাস করা ছেলেটি অবসাতে ভেঙে পড়েছিল দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না ভেঙে পড়েছিল আর প্রত্যেক দিন যখন বেকার ছেলে মেয়েদের সাথে প্রতারণা হচ্ছে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস বেকারদের সাথে প্রতারণা করে বেকারদের স্বপ্নগুলোকে ভেঙে চুড়ে দিয়ে তারা দুর্নীতির খেলায় লিপ্ত হয়েছে মত্ত হয়েছে